রিসেন্টলি আপনারা আকাশে বাতাসে নিশ্চয়ই সত্য বা মিথ্যা এমন একটা খবর শুনতেছেন যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওরা নাকি এক হাজার একশো নয় কোটি টাকা ব্যয়ের একটা প্রকল্প হাতে নিতে যাইতেছে যেখানে যমুনা নদীকে ছোট করে ফেলা হবে যেখানে এখন নদীটা দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হয় সেখানে এটার চওড়াটা মাত্র সাড়ে ছয় কিলোমিটারে নামায় আনা হবে এইখানে নাকি বিশ্ব ব্যাংক টাকা ঢালবে প্রায় আটশো ছিয়ানব্বই কোটি টাকা আর বাংলাদেশ সরকার ঢালবে প্রায় দুইশো তেরো কোটি টাকা পানি সংশ্লিষ্ট অনেকেই বলতেছেন যারা যমুনা নদীকে ছোট করার কথা চিন্তা করেন তারা হ্যাশট্যাগ নির্বোধ আই মিন আমি জানি আপনি আপনার ফ্রেন্ডকে এইসব কথা বললে আরো অনেক কড়া ভাষায় গালি দেন এইখানে একটু ভদ্র ভাষায় গালিটা দেওয়া হয়েছে আর কি আদতে যারা যমুনা নদীকে ছোট করে ফেলার চিন্তাটা করতেছেন তাদের পক্ষের লজিক গুলা কি কি আর যারা এটার বিপক্ষে বলতেছেন তারা আসলে কোন যুক্তিতে কথা বলতেছেন যেই প্রযুক্তির মাধ্যমে এটা করা করা হবে বলে বলা হইতেছে টপ ব্লকড পারমিয়েবল গ্রোয়েন এই প্রযুক্তিটা বিশ্বের আর কোন কোন জায়গায় ব্যবহৃত হয়েছে এই পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথম কথা আপনাদেরকে একটু বুঝায় বলি অ্যাকচুয়ালি ঘটনাটা কি হইতেছে একটা বাংলা দৈনিক খবর পাবলিশ করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর টেকসই ব্যবস্থাপনা এই শিরোনামে একটা প্রকল্প বাস্তবায়ন করতে যাইতেছে এক হাজার একশো নয় কোটি টাকার যেটা আগেই যেমন বললাম বিশ্ব ব্যাংক আর বাংলাদেশ সরকার মিলা করবে আটশো ছিয়ানব্বই দুইশো তেরো কোটি টাকা অনুমোদন যদি পাওয়া যায় তাইলে দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে এই প্রকল্পটা শেষ করার আশা করা হইতেছে এই যমুনা নদীকে ছোট করার পিছনে যে লজিকটা দেওয়া হইতেছে এক নাম্বার প্রত্যেক বছর বর্ষা বর্ষা মৌসুম আসলেই যমুনা নদীটা চওড়া হয় এইটা কোথাও কোথাও দশ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হইতেছে এইটার কারণে নাকি নদী ভাঙন বাড়তেছে আর এত চওড়া নদী আমাদের দরকার নাই এই কারণে এটার চওড়াটা সাড়ে ছয় কিলোমিটারে নামায় আনা হবে যেটা এখন দশ থেকে পনেরো কিলোমিটার চওড়া একটা সুফলের কথা তো বলা হইতেছে নদী ভাঙনটা কমতে পারে দ্বিতীয়ত এর মাধ্যমে অনেক ভূমি পুনরুদ্ধার করা হবে কারণ নদী আপনি ছোট করতেছেন তাহলে দুই পাশে জায়গা বাইরে যাবে এই জায়গাগুলোতে প্রচুর জমি পাওয়া যাবে যেখানে মানুষ থাকতে পারে চাষবাস করতে পারে এইরকম আরো অনেক কাজ করা যায় হয়তো এইটা ছাড়াও আরেকটা যে লজিক দেওয়া হইতেছে যমুনা নদীতে সেডিমেন্টেশনটা অনেক বেশি হয় পানির সাথে যে বালুকণা টাইপের জিনিসগুলো আসে এইগুলো অনেক বেশি পরিমাণে আসে এবং যেই কারণে নদীর তলদেশ আস্তে আস্তে ভরাট হইতে থাকে এই যে ভরাট হইতেছে তাইলে তো যমুনা নদীর গভীরতা বা নাব্যতাটা কমতেছে এইটা ঠিক রাখার জন্য আমরা কি করি ড্রেজিং করি নিচের থেকে বালুগুলা সরায়া অন্য জায়গায় নেওয়া যায় যাতে নদীটা গভীর থাকে ওদের লজিক হইতেছে ভাই নদী যদি এত বড় আপনি রাখেন তাইলে এত বেশি পরিমাণ রেজিং করা আসলে বাস্তবিক পক্ষে সম্ভব না নদীর চওড়াটা আপনি যদি কমায় আনেন তাইলে এই ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা বা গভীরতাটা মেনটেন করা আমাদের জন্য অনেক সহজ কাজ হয়ে যায় যমুনা নদী যেমন ছোট করা নিয়ে আমরা বহুত প্যারাতে আসি আমাদের ফ্রিল্যান্সাররাও কাজ করার পরে টাকা পয়সা কেমনে তাদের অ্যাকাউন্টে আসবে এইটা নিয়ে প্যারায় থাকে কিন্তু আপনি এখন উপায় অ্যাপের মাধ্যমে পেওনিয়ার অ্যাকাউন্টের টাকা তুলতে পারবেন খুব সহজে যেটা ফ্রিল্যান্সারদের জন্য অনেক বড় একটা সুখবর এইটা ছাড়াও আপনি আর যেসব সুবিধাগুলো পাইতেছেন পুরা রোজার মাসে উপায় দিয়ে আপনি যদি ক্যাশ উইথড্র করেন তাহলে এক পার্সেন্ট ক্যাশ রিওয়ার্ড পাবেন যদি টপ ফাইভ রেমিটারদের একজন হন তাইলে আপনি পাবেন একটা স্মার্টফোন ক্যাশ আউট খরচ মাত্র দশ টাকা কিন্তু আপনি যদি ইউসিবির এটিএম বুথ থেকে ক্যাশ আউট করেন তাইলে সেটা সম্পূর্ণ ফ্রি দিন রাত ছুটির দিন যখন ইচ্ছা আপনি ক্যাশ উইথড্র করতে পারেন এমনিতেই ভাই রোজা রেখা দূর দূরান্তে কোথাও যাওয়াটা বেশ কষ্টকর এত কষ্ট করার দরকার নাই বা উপায় পয়েন্ট কিংবা ইউসিবি এটিএম বুথ থেকে খুব সহজে আপনার টাকাটা তুলে নেন সো পেওনিয়ার সাশ্রয় করুন উপায়ের সাথে উপায় রেজিস্ট্রেশন করাটা খুব সহজ শুধু ছবি আর এনআইডি কপি দিয়ে ঘরে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন আর অ্যাপে পেওনিয়ার অ্যাড করা আরও ইজি স্মার্টফোন অফার সম্পর্কে এবং এক পার্সেন্ট ক্যাশব্যাক সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে পিন করা কমেন্টটা চেক করতে পারেন এখন আসলে আপনাদেরকে বুঝাই এটার বিপক্ষের লজিকগুলা কি কি আপনি একটা জিনিস চিন্তা করেন তো আপনি কি চাইলেই একটা নদীর সাথে যা মন চায় তা করতে পারে মন চাইছে ছোট করলাম মন চাইছে বড় করে দিলাম ব্যাপারটা কিন্তু এইভাবে চলে না ডক্টর আইনুন নিষাদ স্যার এই জিনিসটাই সাবধান করে দিচ্ছেন কথা নাই বার্তা নাই আপনি যদি যমুনা নদীকে ছোট করে ফেলতে চান এই কথা যমুনা নদীর মতন এত মাইটি আর হিংস্র একটা নদী কোনোদিন শুনবে না যমুনা নদীর কাছে এই এক হাজার একশো নয় কোটি টাকা কিছুই না জাস্ট উড়ানিয়া ফেলাই দিবে যমুনা নদীর প্রশস্ততাটা ছোট করলে আরো কি কি বড় কনসিকুয়েন্স আসতে পারে তার কিছু নমুনা দেয় একটা সূত্র আছে যারা হাইড্রোলজির সাথে পরিচিত তারা জানেন discharge equal to cross sectional area into velocity কথা হইতেছে একটা নদীর মধ্য দিয়ে তো নির্দিষ্ট পরিমাণ পানি যায় মনে করেন এক হাজার লিটার পানি যাইতেছে ধৈরা নেন কথার কথা এইটা তো একটা সার্টেন ক্রস সেকশনের ভিতর দিয়ে যাইতেছে একটা নির্দিষ্ট জায়গার ভিতর দিয়ে যাইতেছে আপনি যদি কোনো কারণে এই জায়গাটা বা পানির চলাচলের জায়গাটাকে ছোট করে ফেলেন তাইলে সূত্র সূত্র বলতেছে পানি যত জোরে যায় বা যত বেগে যায় এই বেগটা অনেক বাইরে যাবে আপনি যত ছোট করবেন বেগ তত বাড়বে কারণ এক হাজার লিটারের কম পানি তো আর এখান দিয়ে যাইতেছে না প্রত্যেক বছরে যমুনা নদী দিয়ে যেই পরিমাণ পানি যায় এটা পৃথিবীতে খুব কম সংখ্যক নদীর মধ্য দিয়েই যায় আর আপনি যদি যমুনা নদীর ভিতর দিয়ে যাওয়া পানির বেগ বাড়ায়া দেন যে কোনো গাণিতিক সূত্র বলতেছে পানি যদি জোরে যায় চারপাশ থেকে নদীর ভাঙন আরো বেশি পরিমাণে বাড়তে পারে অ্যাকচুয়ালি এটা জানার জন্য আপনার কোনো গাণিতিক সূত্র অ্যাপ্লাই করা দরকারও নাই ছোটবেলায় যদি আপনি আয়োডিনযুক্ত লবণ খায়া থাকেন তাইলে এটা আপনি এমনিই বুঝবেন প্রশ্ন করতে পারেন এমন রিয়াল লাইফ কোন এক্সাম্পল আছে যেখানে নদীকে ছোট করা হয়েছে অ্যান্ড দেন নদী খুব বাজে আচরণ করছে অফকোর্স আছে যুক্তরাষ্ট্রে একটা নদী আছে নাম হচ্ছে মিসিসিপি রিভার বিংশ শতাব্দীর দিকে এই নদীতে ইঞ্জিনিয়াররা লিভি বানাইতেছিল যেটাকে বাংলাদেশে আমরা বাঁধ টাইপের বলি এইটার মাধ্যমে ওরা কৃষি জমি বাঁচানোর চেষ্টা করতেছিল এই কারণেই মিসিসিপি নদীর মধ্য দিয়ে যাওয়া পানির বেগ প্রচন্ড পরিমাণে বাইরে যায় কারণ জায়গাটা ছোট হয়ে গেছিল চ্যানেলটা ন্যারো হয়ে গেছিল এবং এই কারণে নদী ভাঙন সেখানে প্রচন্ড পরিমাণে বাড়ে এমনকি এমনকি উনিশশো সালে এই মিসিসিপি নদীতে বেশ বড় একটা বন্যা হয় যে কারণে প্রচুর মানুষ মারা পর্যন্ত যায় আর এরপরে যুক্তরাষ্ট্রের পুরা ম্যানেজমেন্টের মধ্যে একটা ধারণার চেঞ্জ আসে যে নদীর সাথে আসলে কোনো উল্টাপাল্টা তেরিবেরি করা যাবে না নদীকে তার নিজের মতন চলতে দিতে হবে আর যদি ফ্লাড কন্ট্রোল কোনো পদক্ষেপ নেওয়া লাগে আমাদের ন্যাচারাল বা প্রাকৃতিক উপায়ের দিকে যাইতে হবে উনিশশো সালে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ একটা লেক ছিল লেকটা সেন্ট্রাল এশিয়াতে কাজাকস্তান উজবেকিস্তান পাকিস্তানের দিকে নাম হচ্ছে অ্যারাল সি এই অ্যারাল সিতে যেই পানি আসতো সেটা মূলত দুইটা নদীর মাধ্যমে আসতো কিন্তু উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের ইঞ্জিনিয়াররা যে কাজটা করছে ওই দুইটা নদীর থেকে পানির ফ্লোটাকে ডাইভার্ট করে ইরিগেশন বা সেচ কাজে ব্যবহার করছে যেটার মাধ্যমে তারা তুলা উৎপাদন করত এই নদীগুলোর পানিকে ডাইভার্ট করার কারণে যেহেতু অ্যারালসিয়ার পানি পাইতেছে না এইটার আয়তনটা সংকুচিত হইতে থাকে আর এইটা তার আয়তনের নব্বই পার্সেন্ট হারায়া ফেলে চিন্তা করেন একসময় পৃথিবীর চতুর্থ বৃহত্তম লেক আজকে তার নব্বই পার্সেন্ট ভলিউম হারায় ফেলছে এই তেরিবেরি করার কারণে নদীর সাথে বিশিষ্ট নদী গবেষক এবং সাংবাদিক শেখ রোকন মনে করতেছেন বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে এমন যেসব নদী আছে যেটা দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় এগুলাকে বলা হয় ট্রান্স বাউন্ডারি রিভার বা আন্তঃসীমান্ত নদী এইরকম স্বীকৃত নদী আছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে চুয়ান্নটা এর মধ্যে গঙ্গা তিস্তা বরাক সহ অন্যান্য নদীগুলা অর্থাৎ তিপ্পান্নটা নদী মিলে যে পানি বহন করে ব্রহ্মপুত্র বা যমুনা একাই তার চেয়ে আরো বেশি পানি বহন করে উনি যেটা লজিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছেন আপনি বাংলাদেশ অংশে হয়তো নদীটাকে ছোট করে দিলেন কিন্তু এই নদীটা ভারতে ঠিকই বড় থাকলো এখন একটা বড় জায়গা থেকে হঠাৎ করে একটা ছোট জায়গার মধ্যে যদি পানি চলে আসে তাইলে এটার রেজাল্ট ডিভাস্টেটিং হইতে পারে এই ব্রহ্মপুত্র বা যমুনা এর আগে অনেকবার রাতারাতি ঠুস করে চেঞ্জ হয়েছে রাতারাতি ঠুস করে চেঞ্জ হয়ে গেছিল এখন এটার উপরে হাত না দেওয়াটাই ভালো অন্য জায়গা থেকে যেরকম দাবি তোলা হইতেছে বিডাব্লিউডিবি নাকি কোনো ফিজিবিলিটি স্টাডি ছাড়া এটা করছে এটার এগেইনস্ট একটা দাবি আসছে যে বিডাব্লিউ যে ডিপিপিটা আছে এখানে দুইটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে একটা হচ্ছে মরফোলজিক্যাল অ্যান্ড হাইড্রোলজিক্যাল স্টাডি যেটা Canada based consultancy firm a high tech geomorphic ওরা করছে আর এনভায়রনমেন্ট এবং সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যেটা আছে এটা সিইজিআইএস e করছে যারা ওয়াটারের সাথে সংশ্লিষ্ট তারা সিইজিআইএস e এর নাম অনেক ভালো করে জানেন তো আগে যে দাবিটা করা হইতেছিল যে এইটার পিছনে কোনো ফিজিবিলিটি রিলেটেড স্টাডি করা হয় নাই সেইটাকে আমরা এখানে ডিসমিস করে দিতে পারি এখন আপনাদেরকে একটু বুঝায় দেয় যে প্রযুক্তিটার কথা বলা হইতেছে এখানে টপ ব্লকড পারমিয়েবল গ্রোইন এই প্রযুক্তিটা আসলে কি এবং অন্যান্য কোন কোন নদীতে এটা প্রয়োগ করা হয়েছে দেখেন গ্রোয়েন নামে যেই প্রযুক্তিটা আছে বা কাঠামোটা আছে এটা এমন একটা জিনিস যেটা নদীর পাড়ের সাথে লম্ব বরাবর নদীর দিকে থাকে এখন নদীর স্রোতের সাথে লম্বভাবে আপনি যদি একটা স্ট্রাকচার বসান সেটা অবশ্যই নদীর পানির ফ্লোটাকে স্লো ডাউন করবে কমায়া ফেলবে নদীর সাথে প্রচন্ড পরিমাণে সেডিমেন্ট থাকে বালুকণা টাইপের জিনিস থাকে আপনি যদি নদীর পানির স্রোতটাকে হালকা করে দেন তাহলে এই সেডিমেন্টগুলো আস্তে আস্তে নিচের দিকে থিটানো শুরু করে বসা শুরু করে এমনিতে তো যত বেশি ফ্লো থাকবে এগুলো টার্বুলেন্সের মধ্যে থাকে এগুলা ভাসতে ভাসতে সামনে চলে যেতে থাকে কিন্তু স্রোত কমায়া ফেললে এটা নিচে বসতে থাকে আর দেখা যাবে এই পার্মিবল গ্রোয়েনগুলোর উপরের আপস্ট্রিম বা উজানের মধ্যে আস্তে আস্তে সেডিমেন্টগুলো জমা হইতে থাকলে সেখানে ল্যান্ড রিক্লেমেশন হয় জমি পুনরুদ্ধার হয় right? অনেক পরিমাণ নতুন জমি দেখা যায় আর এইটার মাধ্যমে রিভারের যে প্রশস্ততাটা আছে ওইটা আস্তে আস্তে কমতে থাকে বা ছোট হইতে থাকে ক্যানেলটা ন্যারো হইতে থাকে এইখানে এই যে আমরা পারমিয়েবল গ্রোইন কথাটা বলতেছি এটা অন্যান্য গ্রোইনের থেকে আলাদা বাংলাদেশে কিন্তু গ্রোয়েন আছে অলরেডি আপনার কালীতলা গ্রোইনের নাম হয়তো শুনছেন যেটা বগুড়াতে এটাও যমুনা নদীর উপরে সারিয়াকান্দি উপজেলাতে তবে ওই গ্রোইন আর এই গ্রোইনে পার্থক্য আছে এটাকে আমরা পারমিয়েবল গ্রোইন বলতেছি অর্থাৎ এই গ্রোইনের ভিতর দিয়া পানি পাস করতে পারে জিনিসটা এটা পারমিয়েবল জিনিসটাকে ব্লক করে রাখতেছে না পানিটাকে এরকম পারমিয়েবল স্ট্রাকচার আরো আছে বাংলাদেশে ব্যান্ডেলের একটা ইউজ হয় বাঁশের তৈরি এরকম গ্রোইনের মতনই জিনিস বাঁশ দিয়ে এক ধরনের লম্ব খাঁচা বানানো যেটা রিভার ব্যাংক প্রোটেক্ট করার জন্য বাংলাদেশের অনেক জায়গাতে অনেক আগে থেকে ইউজ করা হয় এইগুলোকে আমরা বলতেছি ব্যান্ডেল তো পারমিয়েবল গ্রোইনটা একদিক থেকে নেচার ফ্রেন্ডলি তবে এটা ইনস্টল করলে যে সব সময় ভালো হবে ব্যাপারটা এরকম না একটা নির্দিষ্ট নদীর জন্য একটা নির্দিষ্ট জায়গার জন্য স্পেসিফিক স্টাডি করার মাধ্যমে তারপর পরেই এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে আদারওয়াইজ এটা খুব বাজে ফলাফল আনতে পারে দেখেন যমুনা নদীকে সবাই এত ভয় পাইতেছে তার অন্যতম কারণ হইতেছে আমরা যমুনা নদীর এখানে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টের মতন এত শক্ত স্ট্রাকচার তৈরি করার পরেও যমুনা নদী কিন্তু এইটার বাধা মানে নাই প্রত্যেক বছর এটা মেনটেন করতে প্রচুর পরিমাণ টাকাও যায় তো যমুনা নদী আসলে কখন কিরকম আচরণ করবে এটা আগে থেকে প্রেডিক্ট করা অনেকাংশে টাফ যমুনা কিংবা পদ্মা এটা পুরা পৃথিবীর সাপেক্ষে বিশ্বের অন্যতম ডায়নামিক নদীগুলো নদীগুলোর মধ্যে দুইটা নদী বিশ্বের অন্যান্য আর যেসব দেশে এই টিবিপিজি বা টপ ব্লকড পারমিয়েবল গ্রোয়িং প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে হাঙ্গেরির দানুবে নদী জার্মানির এল ইউকের টেমস এভন আর টিস নদী নেদারল্যান্ডের রাইন আর ওয়াল নদী নিউজিল্যান্ডের ওয়াইকাতো আর ওয়াইপা নদী দেখেন বেশিরভাগ নদী কিন্তু হচ্ছে ইউরোপে কিংবা নিউজিল্যান্ডের মতন দেশে এই সব জায়গাতে নদীর পানির ভেলোসিটি কিন্তু আমাদের বাংলাদেশের মতন এত বেশি না আমরা যদি ইউরোপে একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দেখে ওইটাকে জাস্ট কপি পেস্ট করে এনে বাংলাদেশের নদীতে বসায় দেয় তাইলে এটা হিতে বিপরীত হইতে বাধ্য তো পুরো জিনিসটা যদি সামারি করি আপনি যমুনা নদীকে কেন ছোট করতে চাইতেছেন তার পক্ষের লজিকের মধ্যে ছিল আমি ল্যান্ড রিক্লেইম করব এত বড় নদী আমার দরকার নাই বড় নদী থাকলে নাকি নদী ভাঙন বেশি হয় এটার বিপক্ষে এসে আমরা লজিক শুনতেছি আপনি যদি নদীকে চিকন করে দেন তাইলে এটার মধ্যে দিয়ে পানির যে বেগ আছে সেটা অনেকাংশে বাইরে যাবে এবং এইটার কারণে নদী ভাঙনও বাড়বে এই ক্ষেত্রে আমরা মিসিসিপি নদীর এক্সাম্পল দেখছি এই ক্ষেত্রে আমরা একটু অন্য টাইপের অ্যারাল সি এর এক্সাম্পল দেখছি এই টপ ব্লক পারমিয়েবল গ্রোইং এর কথা বলা হইতেছে এই প্রযুক্তিটা আসলে কি এই ব্যাপারে কিছুটা ধারণা পাওয়ার চেষ্টা করছি আর কোন কোন দেশে এই প্রযুক্তিটা অলরেডি ব্যবহার করা হয়েছে যেমন Hungary Germany Netherlands United Kingdom কিংবা নিউজিল্যান্ড এইসব দেশ মূলত ইউরোপের আর একটা অস্ট্রেলিয়া অঞ্চলের এইখানকার নদীগুলোর সাথে বাংলাদেশের নদীগুলোর যে কম্পারেটিভলি বিশাল পার্থক্য আছে এই জিনিসটাকে মেনশন করা হয়েছে আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝে গেছেন যমুনা নদীকে ছোট করলে অ্যাকচুয়ালি আমাদের কি কি সর্বনাশ হইতে পারে আর পুরো ঘটনাটা আসলে বাংলাদেশে কি চলতেছে আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ কাট